heterodox আর পাঁচটা বারো মাস কোনো দিকে বেড়াতে আর চাইছি না কিছুই Lord. শুধু শুধু আর চাইছি না কিছুই শুধু কেন পালাস আমায় পারে তোর দেখি ঘুরছে হাওয়ার করে ঘুরছে মেঘলা হয়ে যাক আর পাঁচটা বারো মাস কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু